আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতাম আলা মাল্লা নবী আবাদ সমস্ত তারই প্রশংসা আল্লাহ রাবুল আলমিনের জন্য সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আল্লাহ বারিক আলহ তো ভাই বোন আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ শর্ত সমূহ এর দ্বিতীয় পর্ব গতকালকে আমি এ কালেমার প্রথম পর্ব আলোচনা করেছি বিস্তারিত আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে কালেমার অর্থ বুঝে আমল করার জীবনে বাস্তবায়ন করার তৌফিক করেন বলুন আল্লাহ আমিন সম্মানিত ভাই বোন আমার এই কালেমার চার নম্বর শর্ত হচ্ছে বা চতুর্থ শর্ত হচ্ছে আসেদক সততা এমন সততা যা মিথ্যার পরিপন্থী অর্থাৎ আপনি মুখে যা বলছেন অন্তরে তাই আছে মুখে এবং অন্তরে একই জিনিস আপনি যেমন বলছেন যে আমি এই কালেমাকে লা ভালোবাসি মুখে যেমন বলছেন অন্তরে আপনার সেরকম ভালোবাসা আছে তাহলে মুখে এবং অন্তরে একই রকম হতে হবে তাহলে যেই যে ব্যক্তি এই কালেমাকে অন্তর থেকে ভালোবাসবে মুখে যেমন উচ্চারণ করলে ভালোবাসলো অন্তর থেকেও ভালোবাসবে সেই ব্যক্তির ব্যাপারে একটি সুসংবাদ রয়েছে যে ব্যক্তি অন্তর থেকে সততার সাথে সত্যবাদিতার সাথে কালেমার সাক্ষ্য প্রদান করবে সে ব্যক্তি জান্নাতে যাবে সুবহান আল্লাহ চিন্তা করুন যে কত বড় সুসংবাদ যে ব্যক্তি অন্তরে সততার সাথে এই কালেমার ব্যাপারে আল্লাহর ব্যাপারে এবং তার আসলের ব্যাপারে সাক্ষী দিবে সে ব্যক্তি জান্নাতে যাবে তার প্রতি জাহান্নামকে আল্লাহ রব হারাম করে দিবেন আসুন এই মর্মে আমি একটি হাদিস সাহেব বুখারি এবং মুসলিম থেকে শোনাই বোখারি হাদিস নম্বর হচ্ছে একশো আঠাইশ আর মুসলিমের হচ্ছে বত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইশহাদু আল্লাহ ইলাহ আন্না মুহাম্মদ রাসুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহ আলান্নার কোন ব্যক্তি যদি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই মাহবুদ নেই আরও সাক্ষ্য দেয় যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সিদ্কামিন কালবিহি অন্তরে সততার সাথে আন্তরিকভাবে তাহলে যে ব্যক্তি আন্তরিকতার সাথে সততার সাথে সাক্ষী দিল যে আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ রসুল ইল্লাহ আলান্নার আল্লাহ রাবুল আলম তার প্রতি জাহান্নামকে হারাম করে দিলেন সুবহান তাহলে যে ব্যক্তি আন্তরিকতার সাথে সততার সাথে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে আল্লাহর ওয়াহাদানিয়াতের ব্যাপারে যে তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই কোনো সত্য মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ রাসুল এই দুইটি সাক্ষী যদি কোনো ব্যক্তি অন্তর থেকে দিতে পারে সততার সাথে দিতে পারে মুখে যে আমরা উচ্চারণ করেছি অন্তরে তা বিশ্বাস আছে এই সততার সাথে যদি কেউ দিতে পারে তাহলে আল্লাহ রাবুল আলমিন তার প্রতি জান জাহান্নামকে হারাম করে দিবেন জাহান্নামকে হারাম করে দিবেন অর্থ হচ্ছে সে ব্যক্তি জান্নাতে যাবে কারণ যে ব্যক্তির প্রতি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন তাহলে জাহান্নাম হারাম হয়ে গেলে বাঁচল কি জান্নাত সে ব্যক্তি জান্নাতে যাবে বলুন সুভান আল্লাহ সময় তো ভাই বন্ধু আমার তাহলে আপনি যখন সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহা নেই মাহবুদ নেই এটাও সাক্ষ্য দিয়েছেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাহেব তিনি হচ্ছেন আল্লাহ রাসুল অন্তর থেকে সাক্ষ্য দিবেন আন্তরিকতার সাথে তারপর সততার সাথে একগ্রতার সাথে সাক্ষ্য দিলে আপনার প্রতি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন আর আপনার ঠিকানা হবে জান্নাত তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান জাহান্নাম থেকে বাঁচতে চান নিজেকে জান্নাতে যেতে মান যেতে চান পরিবারকে জান্নাতে নিতে যেতে চান ছেলে মেয়েকে জান্নাতে প্রবেশ করাতে চান দেশ ও জাতিকে যদি জান্নাতে নিতে চান যে তারা জান্নাতে যাবে তাহলে আপনাকে মানতে হবে আপনাকে প্রচার প্রসার করতে হবে এ কথার সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মহাপদে নেই এবং মোহাম্মদ সাল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং এটা অন্তরের সততার সাথে সত্য মিথ্যা বললে তো কাজ হবে না মিথ্যাভাবে যদি আপনি বলেন মিথ্যার সাথে বললেন কোনো লাভ হবে না সততা থাকতে হবে সত্যবাহিতার সাথে বলতে হবে আন্তরিকতার সাথে বলতে হবে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে জান্নাতের ফেদস হাসিল করার তফি দান করেন বলুন আল্লাহ আমিন তাহলে ওই সময় প্রমাণ হবে যে আপনি এই কালেমার ব্যাপারে সততার সাথে সাক্ষ্য দিচ্ছেন যখন আপনার মধ্যে দুইটা জিনিস এক হবে অর্থাৎ মুখে যা বলেছেন ঠিক এটা অন্তরেও আছে অন্তরে এবং মুখে দুটো একই রকম কথা এর বিপক্ষে যদি হয় মুখে একরকম বললেন আর অন্তর থেকে আপনার সততা নেই তাহলে এই কাজটা হবে মোনাফিকদের কাজ মোনাফিকদের কাজ হবে আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেকে মোনাফিকের মার্কার চরিত্র রয়েছে অনেকের চরিত্র মোনাফিকের মতো রয়েছে যদিও তারা দাবি করে আমরা মুসলিম কিন্তু তারা হচ্ছে পাকা মোনাফিক যারা মুখে এক রকম বলে অন্তর একরকম আছে সম্মানিত ভাই বন্ধু করে আমার তাহলে যারা মুখে বলবে ইল্লাল্লাহ আর বলবে মোহাম্মদুর রসুল্লাহ অন্তত অন্তরে সুতার সাথে যদি না বলে তাহলে এই কালিমা দ্বারা সে কোনো উপকৃত হাসিল করতে পারবে না কোনো রকমের তার লাভ হবে না কোনো উপকারে আসবে না তাহলে আপনি পরীক্ষা করুন নিজেকে যে আপনি যে কালিমা বলছেন তাহলে আপনি সততার সাথে বলছেন কি না আপনি মুখে যা বলছেন আপনার অন্তর তা আছে কি না এটা আপনি নিজেকে পরীক্ষা করেন যদি একই রকম হয় তাহলে আপনি পরীক্ষায় পাশ হয়ে গেলেন আর যদি এর বিপক্ষে হয় অন্তরে একরকম আছে মুখে একরকম বললেন তাহলে আপনার চরিত্র হয়ে গেল মুনাফিকের চরিত্র মুনাফিকের চরিত্র হলে আপনি তার ভালো মানুষ হতে পারলেন না অতএব আপনার চরিত্র ভালো করতে হবে আখলাখ ভালো করতে হবে মেয়ে কালিমার সাক্ষ্য দিতে হবে মুখে যা বলবেন অন্তরে তাই আপনার থাকবে পক্ষান্তরে যাদের মুখে একরকম অন্তরে একরকম তারা কখনো মুসলিম মমিন খাঁটি মমিন হতে পারে না তারা হচ্ছে মুনাফিক আর এই মোনাফিকদের ব্যাপারে মহান আল্লাহ রাবুল আলমিন বলেন আর মোনাফিকরা কেমন হতো জানেন মোনাফিকের চরিত্রটা একটু শুনে রাখুন মুখে একরকম অন্তরে একরকম মুখে বলল যে আপনাকে আমি খুব ভালোবাসি আপনাকে আমি খুব মহাব্বত করি আর অন্তরে আপনার ব্যাপারে ঘৃণা আছে বিদ্বেষ আছে হিংসা আছে মুখে বলে যে ভাই আপনার মতো কি আর লোক পাওয়া যায় দুনিয়াতে আপনাকে আমি খুব ভালোবাসি অন্তর থেকে তাকে ঘৃণা করে এরকম চরিত্র হচ্ছে মোনাফিকের চরিত্র এই চরিত্র মোনাফিকদের ছিল মোনাফিকরা যখন রসুল উল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসতো আর এসে বলতো যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহ রসুল কিন্তু অন্তরে তাদের এই সাক্ষ্য ছিল না মুসরে কাফের বেইমান আল্লাহর শত্রু দুশ্মনদের কাছে যেত তখন বলতো আমি তো আমরা তো মোহাম্মদ সাল্লামকে ধোকাতে দেওয়া ধোকা দেওয়ার জন্য গিয়েছিলাম কারণ আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদের দলে আছি এমনি মুখ থেকে তাদেরকে বললাম এই চরিত্র ছিল মক্কার মোনাফিকদের মদিনার মোনাফিকদের তো ভাই বন্ধুগণ আমার এম আল্লাহ রব্বুল আলমিন মুনাফিকদের চরিত্র উল্লেখ করেছেন ইদা জা আকাল মুনাফিকুনা কালু ইদা জা আকাল মুনাফিকুন যখন মোনাফিকগণ আপনার কাছে আসে কালো তারা বলে না শাহাদু আমরা সাক্ষী দিচ্ছি ইন্নাকালা রসুল্লাহ নিশ্চয় অবশ্যই আপনি আল্লাহর রসুল তাহলে মোনাফিকরা যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসতো এসে বলতো যে আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল আল্লাহ আলাম ইন্নাকালা রাসুল আল্লাহ রাব্বুল আলমিন ভালো জানেন নিশ্চয় আপনি হচ্ছেন তার রাসুল মোনাফিকরা বলল যে আপনি আল্লাহ রাসুল এটা তাদের যথেষ্ট নয় কারণ আল্লাহ রাব্বুল আলমিন জানেন যে আপনি হচ্ছেন আল্লাহ রসুল আল্লাহ সাহাদ আল্লাহ এটাও সাক্ষ্য দিচ্ছেন এটাও তিনি বলতে চাচ্ছেন এটাও প্রমাণ ও সাক্ষ্য দিতে চাচ্ছেন ইন্নাল যেমন নিশ্চয়ই মোনাফিকরা হচ্ছে মৃত্যু তাহলে কারণ মোনাফিকরা মুখে যা বলতো অন্তরে তাদের ছিল না মুখে বলতো যে আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহ রসুল কিন্তু আল্লাহ ভালোই জানেন যে আপনি আল্লাহ রসুল আল্লাহ রসুল আপনি আল্লাহ জানেন এবং আল্লাহ এটাও বললেন যে মোনাফিকরা হচ্ছে মিথ্যুক সম্মানিত ভাই বন্ধুগণ আমার তাহলে মোনাফিকদেরকে আল্লাহ মিথ্যুক বললেন কেন এই জন্য বললেন যে তারা মিথ্যা কথা বলতো তারা মুখে বলতো কিন্তু অন্তর থেকে তাদের এই বিশ্বাস ছিল না মুখে বলতো ঠিকই যে আপনি আল্লাহ রাসুল কিন্তু অন্তর থেকে রাসুলকে বিশ্বাস করত না সুতরাং যে ব্যক্তি শুধুমাত্র এই কালেমা মুখে উচ্চারণ করলো অন্তরে কালেমার প্রতি তার বিশ্বাস নেই সততা নেই এই কালেমা দ্বারা কত উপকার হবে এ কথা সে যদি বিশ্বাস না করে তাহলে কোনোই লাভ হবে না এই লোকের চরিত্র হয়ে গেল মুনাফিক মার্কা চরিত্র তাহলে ভাই বন্ধু আমার বলছিলাম যে আট চার নম্বর শর্ত হচ্ছে লাহ যে আপনি এই কালেমা বলবেন আন্তরিকতার সাথে সততার সাথে মুখে যে থাকবে ঠিক এরকম অন্তরেও থাকবে মুখে উচ্চারণ করবেন অন্তরে বিশ্বাস করবেন এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তা বাস্তবায়ন করবেন তাহলে আপনি লাহ চার নম্বর শর্ত পুরা করতে পারলেন আর যদি মুখে একরকম বললেন অন্তরে একরকম আছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি তা বাস্তবায়ন করলেন না তাহলে আপনার চরিত্র হয়ে গেল মুনাফিক মার্কা চরিত্র কারণ আপনার অন্তরে বিশ্বাস নেই এলেমার প্রতি ভালোবাসা নেই মহাব্বত নেই বিশ্বাস নেই মুখেও বললেন না আমলও করলেন না তাহলে আপনি মমিন মুসলিম হতে পারলেন না তাহলে আপনার আমার উচিত হবে যে আমরা এই কালেমাকে ভালোবাসি এই কালেমার আন্তরিকতার সাথে মুখে বলি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি যে হে হে পরবার দেগারে আলম হে আল্লাহ রাবুল আলমিন তুমি আমাদের সবাইকে এই কালেমার সততার সাথে বাস্তবায়ন করার বলার মুখে এবং অন্তরে একই রকম হয় এটা আমাদের তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ আমিন সম্মানিত ভাই বন্ধু আমার আসুন আপনাকে আরেকটি কালেমার শর্ত বলে দিই কালেমার পাঁচ নম্বর শর্ত হচ্ছে আল মাহাব্বা অথবা আল মাহাব্বা ভালোবাসা এই কালেমা ভালোবাসা আপনার কিভাবে প্রকাশ পাবে এমন ভালোবাসা যা ঘৃণা ঘৃণা এবং অপছন্দের বিপরীত পরিপন্থী এই কালেমা যখন আপনি এই কালেমাকে ভালোবাসবেন এর অর্থ হচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবাসছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনকে যদি আপনি ভালোবাসেন তাহলে আল্লাহ রাবুল্লাহ আপনার গুণাগুলি মাফ করে দিবেন নবীর আপনি আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাবেন আল্লাহ রব্বুল আলমী যাকে ভালোবাসবেন তার কোনো চিন্তার কারণই থাকতে পারে না সম্মানিত ভাই বন্ধুগণ আমার পাঁচ নম্বর শর্ত হচ্ছে আল মাহাব্বা এই কালেমার প্রতি ভালোবাসা থাকতে হবে অর্থাৎ এই কালেমা ভালোবাসাই মানে হচ্ছে আল্লাহ রাবুল আলমিনকে আপনি ভালোবাসছেন ভালোবাসবেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসবেন দিন ইসলামকে তাহলে এই কালেমার প্রতি ভালোবাসার প্রমাণ হচ্ছে যে আপনি আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসছেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসছেন দিন ইসলামকে ভালোবাসছেন এবং মুসলমান মমিন মমিন যারা রয়েছেন যারা আল্লাহ রাবুল আলমিনের আদেশ পালন করেন যারা শরীর সম্মত কাজ করেন মমিন মোত্তাকিন তাদেরকেও আপনি ভালোবাসছেন এ কালেমা যারা বাস্তবায়ন করে মমিন মুসলিম হয়ে যায় পাকা মমিন মুসলিম হয়ে যায় তাদেরকেও আপনি ভালোবাসেন তাহলে বুঝলাম এ বলতে চাই আপনাকে যে আপনি আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসুন ইসলামকে ভালোবাসুন ইসলামের যারা ধারক বাহক ইসলামের যারা দাওয়াতি কাজ করেন শায়েখ মাসায়েক রয়েছেন ইসলামে মানে পরিবেশকে যারা ভাষা ভালোবাসেন ইসলামের বিধিবিধান উপরে যারা আমল করেন তাদেরকেও আপনি ভালোবাসবেন তাহলে আপনি কি হবেন এই কালেমার প্রতি যে আপনার ভালোবাসা আছে সেটা প্রকাশ পেয়ে যাবে আরেকটি কথা মনে রাখতে হবে যে এই কালেমার যারা বিরোধিতা করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চাই না নউজুবিল্লাহ মিন দালিক অথবা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু শরীয়ত বিরোধী কাজ করে এ কালেমাকে বাস্তবায়ন করে না লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করে দেয় তারা এটা এ কালেমার যা দাবি সেটাকে নষ্ট করে দেয় শিরকের মাধ্যমে কুফরির মাধ্যমে তাদেরকে ঘৃণা করতে হবে তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে যে কালিমার প্রতি আপনার ভালোবাসা আছে মোহাব্বত আছে মানে আপনি আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসেন রসুল্লাহ ভালোবাসেন দিন ইসলামকে ভালোবাসেন দিন ইসলামের উপরে যারা অটল আছেন অবিচল আছেন ইসলামের কাজগুলো করছেন তাদেরকে আপনি ভালোবাসবেন এটা একটা দিক দ্বিতীয় হচ্ছে যারা ইসলাম লাহ বিরোধিতা করে লাহ মানতে চায় না এবং যারা খুব শিরকে লিপ্ত থাকে সে সমস্ত কাফেরদেরকে মুশরেকদেরকে আপনি ভালোবাসবেন না তাদেরকে ঘৃণা করবেন তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি আল্লাহ রাবুল আলমীকে ভালোবাসছেন সময় তো দিনী ভাই বন্ধুগণ আমার আল্লাহ রাবুল আলমিনকে মমিন মোত্তাকিন যারা তারা তো অনেক ভালোবাসে যেমন মুশরেক কাফেররা তারা তাদের প্রতিমাকে দেবতাকে ভালোবাসে এর চাইতে বেশি ভালোবাসে মমিন মোত্তাকির আল্লাহ রব্বুল আলমিনকে যারা কবরে মাজারে বিশ্বাসী যারা শির কবিতাতে লিপ্ত রয়েছে তার ইমানকে নষ্ট করে দিয়েছে তারাও তো কবরে মাজারে বিশ্বাস করে তাদেরকে ভালোবাসে তাদের কাছে দান দক্ষিণা দেয় টাকা পয়সা দেয় তাদেরকে বলে আমার সাহায্য করো আমার ছেড়ে দাও ইত্যাদি ইত্যাদি তারা মুশ্রেক পেয়ে গেছে সম্মানিত ভাই বন্ধুগণ আমার এই শির্ক মার্কা কাজ করলে কি আপনি মুসলিম থাকবেন থাকতে পারবেন না মুসলিকি কাজ থেকে শিরকি কাজ থেকে আপনাকে বাঁচতে হবে পরিবারকে বাঁচাতে হবে দেশ ও জাতিকে এই শিরকি কাজ থেকে বাঁচাতে হবে বলছিলাম লা ইলাহ ইল্লাল্লাহ পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে এই কালেমার প্রতি আপনার ভালোবাসা থাকবে প্রমাণ করবেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন তার রাসুলকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আর এই দিন ইসলামের প্রতি যারা অটল আছেন কায়েম দায়েম আছেন যারা দিন ইসলামের প্রতি আমল করেন তাদেরকে ভালোবাসবেন অক্ষান্তরে যারা লাহ মানে দাবি পুরা করে না লাহ বিরোধিতা করে তাদেরকে আপনি ঘৃণা করবেন যারা লাহ কে শির্কের মাধ্যমে মানে এই কালিমার বাস্তবায়নকে ভেঙে দেয় আল্লাহর তৌহিদকে তৌহিদের সাথে যারা শির্ক মিশিয়ে দেয় শূন্যতের সাথে বিদাতকে মিশিয়ে দেয় সংমিশ্রণ ঘটিয়ে দেয় তাদেরকে আপনি ঘৃণা করবেন আল্লাহ রাবুল আলমিন সুরাতুল বাকারে একশো পঁয়ষট্টি নম্বর আয়তা বলছেন ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله আর মানুষের মধ্যে কিছু লোক রয়েছেন অমিনান নাসে মানুষের মধ্যে কিছু লোক রয়েছেন মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আন্দাদা তারা আল্লাহ রাবুল আলমিনের মানে বিপরীতে তারা আল্লাহ ছাড়া অন্যকে মানে শরিক বানিয়ে নিয়েছে সমকক্ষ বানিয়েছে আল্লাহর বিপক্ষে দাদা আল্লাহর বিপক্ষে আল্লাহর বিপক্ষে সমকক্ষ বানিয়ে নিয়েছে শিরিক করে ফেলেছে এবং সিদ্ধারিত্ব বানিয়ে নিয়েছে আহম তারা ওই ও যাদেরকে অংশীদার করেছে আল্লাহর সাথে সমকক্ষ করেছে তাদেরকে ওই রকম ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে যেমন যারা মুশরেক কাফের যারা মূর্তি পূজক অগ্নি পূজক তারা ওই দেবতা দেব দেবতাকে ওই রকমই ভালোবাসে যেরকম আল্লাহকে ভালোবাসে ঠিক এরকম যারা কবরে মাজারে বিশ্বাসী যারা পীর ফকিরে বিশ্বাসী যারা আল্লাহকে বাদ দিয়ে দিন ইসলামকে বাদ দিয়ে সিরিকে বিদাতে লুপ্ত রয়েছে গৌসের মাজারে শাহজালালের মাজারে কুতুবখানাতে ইত্যাদি ইত্যাদি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়ে কবরে সজদা দিয়ে আর তারা মহাব্বত করে তারা ওই কবরবাসী ওইরকম যেরকম মহাব্বত করে আল্লাহ রাবুল আলমিনকে সুহান আল্লাহ চিন্তা করুন আল্লাহ রাবুল আলমিন বলছেন আর মানুষের মধ্যে কিছু লোক রয়েছেন ইহেব্বুনা আন্দাদা আর মানুষের মধ্যে কিছু লোক রয়েছেন যারা আল্লাহর বিপক্ষে বা আল্লাহর সমকক্ষ আল্লাহর অংশীদারিত্ব স্থাপন করেছে আল্লাহর সাথে অন্য কাউকে আন্দাদা আল্লাহর সাথে আল্লাহর বিপক্ষে অন্যকে শরিক করে নিয়েছে আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ বানিয়ে নিয়েছে মাইয়াত্তাখিদ যে বানিয়ে নিয়েছে মেন্দুনিল আল্লাহর ছাড়া আন্দাদান মানে সরি অর্থাৎ আল্লাহর স্বার্থে বা আল্লাহর সমকক্ষ যাদেরকে বানিয়ে নিয়েছে ইহেবুনাহম আর তাদেরকে ভালোবাসে কাহবিল্লা যেমন আল্লাহ রাবুল আলমীকে ভালোবাসে তাহলে বুঝতে পারলেন আয়াতের ওই অংশ থেকে যে মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছেন যারা আল্লাহ রাবুল আলমীকে যেমন ভালোবাসা দরকার ঠিক তেমনই তারা আল্লাহর বিপক্ষে যাদেরকে অংশীদার মনে করে যাদেরকে যাদেরকে ধারণা দেয় তাদের কাছে শিল্প বিদাতে লিপ্ত থাকে তাদেরকে ওই রকম ভালোবাসে আর মমিন যারা রয়েছেন তারা আল্লাহ রাবুল আলমিনকে অধিক ভালোবাসে বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়ের থেকে বুঝতে পারলেন যে মমিন যারা তাদের ভালোবাসা হচ্ছে একমাত্র খাঁটি নিষ্ঠা নিষ্ঠা ভালোবাসা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের সাথে আর যারা মুশরে কাফের রয়েছে যারা কবরে মাজার বিশ্বাসী শিরকে বিশ্বাসী তারা মুশ্রেক রয়েছে কাফের রয়েছে তারা আল্লাহকে ভালোবাসে তবে আল্লাহর ভালোবাসার সাথে অন্য যাকে যাকে আল্লাহ শরিক বানিয়েছে তাদেরকেও ভালোবাসে আল্লাহকে যেমন ভালোবাসে তেমন ওদেরকে ভালোবাসে যাদেরকে সমকক্ষ বানিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন এই জন্য কেয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান নামে মুশ্রেকদেরকে নিক্ষেপ করা হবে সেদিন আফসোস করবে আর বলবে তারা কি বলবে মবিন ঈদ নম্বর সাতানব্বই আটানব্বই আল্লাহ বলছেন তাল্লাহ তারা বলবে আল্লাহর কসম আমরা তো স্পষ্ট গুমরাহির মধ্যে ছিলাম ঈদ নুসবিকুম আলমিন যখন আমরা বিশ্ব প্রতিপালকে পালকের সাথে বিশ্বজগতের যিনি প্রতিপালক তার সাথে আমরা এদেরকে সমতুল্য সমকক্ষ বানিয়ে নিয়েছিলাম তাহলে মুশ্রেকরা সেই দিন বলবে যখন জাহান নামে যাবে তারা বলবে যে আমরা যদি দুনিয়ার জীবনে শ্রীকে লিপ্ত না হতাম আল্লাহ যিনি বিশ্বর প্রতিপালক মহান আল্লাহ রাবুল আলমিন তার সাথে যদি আমরা দেবতাকে প্রতিমাকে কবর মাজারকে যদি আমরা আল্লাহর সমকক্ষ বানিয়ে না নিতাম তাহলে আজকে আমরা জাহান নামে যেতাম না সেদিন আফসোস করে কোনো লাভ হবে না অতএব ভাই বন্ধগণ আমার যারা ইসলাম থেকে দূরে আছেন মুসলিম হয়ে আছেন আসুন ইসলাম গ্রহণ করুন মুসলিম হয়ে যান আর যারা মুসলিম রয়েছেন নামে মুসলিম দাবি করেন কিন্তু সিরিকে লিপ্ত আছেন বেদাতে লিপ্ত আছেন কবরে মাজারে সাজদা দেন আপনারা এগুলো বর্জন করুন কবরে মাজারে কিছুই পাওয়া যায় না কবরবাসীর কাছে কোনো কিছুই পাবেন না বরং কবরবাসীর জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারবেন কবরবাসী আপনার কিছুই করতে পারবে না তারা যদি কিছু করতে পারত তাহলে আপনি তাদেরকে বলেন যে পশ্চিমবঙ্গের মালদা জেলাতে আম হয় বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জে আম হয় আমের গাছে আম না দিয়ে লিচু দেও পারবে কি কখনোই পারবে না কখনোই পারবে না অতএব ভাই বন্ধু আমার বলবো যারা মুসলিম কাফের মুসলিম হয়ে যান আর যারা আমাদের মুসলিম ভাই রয়েছেন ভাই বোন রয়েছেন এরা কবরে মাঝে বিশ্বাসী সিরিককে বিদাতে লিপ্ত রয়েছেন সিরিক ও বিদাতকে ছেড়ে দিয়ে আপনি তৌহিদ গ্রহণ করুন আর না হলে কেমতের ময়দানে আফসোস করবেন সেদিন আপনি আফসোস করবেন যখন শিরিক করার কারণে আপনি জাহান নামে চলে যাবেন আল্লাহ বলছেন ইন্নহমিক বিল্লাহ ফকাদ আল্লাহ আলাইহিল জান্নাত ওয়া মাহুন্নার ওমা মা লিযালিমিনা মিন আনসার ইন্নামেশেক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ তার প্রতি জান্নাতকে হারাম করে দিবেন ওমা তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ জালিমের কোনো সাহায্যকারী থাকবে না শিরিক করে করে আল্লাহর সাথে জুলুম করবেন আর জান্নাতে যাবেন সম্ভব নয় তাহলে শিরিক ছাড়ুন বেদাত ছাড়ুন নাহলে যেদিন জাহান নামে যাবেন সেদিন আফসোস করবেন সেদিন আফসোস করে আপনার কোনোই লাভ হবে না এখনই সুযোগ আছে আপনি সিরিক মুক্ত জীবন যাপন করেন যারা বেদাতি করছে কাজ করছে বেদাত ছাড়ুন সিরিক ছাড়ুন সিরিক ছেড়ে তৌহিদ গ্রহণ করুন বেদাত ছেড়ে সুন্নাত গ্রহণ করুন তাহলে আপনি নাজাদ পেয়ে যাবেন আর যদি আপনি সিরিকে বিদাতে লিপ্ত থাকেন তাহলে সেদিন আপনার ঠিকানা জান্নাত হবে না বলছিলাম যে যে ব্যক্তি শিরিক করছে আর শিরিকের উপরে যদি মারা যায় তাহলে তার ঠিকানা জাহান না অতএব যারা শিরিকে লিপ্ত হয়েছিলেন তারা শিরিকটাকে বর্জন করে দেন তওবা করেন ইমান নবায়ন করেন শিরিককে বর্জন করে বেদাতকে বর্জন করে সুন্নাতের উপর আমল করেন তৌহিদের আপনার উপরে আমল করেন তাহলে আপনি ইনশাআল্লাহ সফল কাম হয়ে যাবেন বলছিলাম যে পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে এই কালেমার প্রতি ভালোবাসা আল্লাহ রবুল্লা আলমীকে ভালোবাসবেন রসুল্লাহ সাল্লামকে ভালোবাসবেন দিন ইসলামকে ভালোবাসবেন দিন ইসলামের প্রতি যারা আমল করে তাদেরকে ভালোবাসবেন আর এর বিপক্ষে হলো যারা দিন ইসলামকে ঘৃণা করে দিন ইসলামের বিপক্ষে কাজ করে যারা ইসলামকে শিরিক দ্বারা শিরিকে মিটিয়ে মিশিয়ে দিয়েছে যারা কুফরি করে এদেরকে বর্জন করতে হবে এদেরকে ঘৃণা করতে হবে না হলে কেমতের ময়দানে আফসোস করতে হবে সম্মানিত ভাই বন্ধুগণ আমার তাহলে এই ক্যালেমার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে অন্তর থেকে ভালোবাসবেন আল্লাহ যেন আমাদের সবাইকে এ কালেমার ভালোবাসা অর্জন করার এ কালেমার বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন এই মর্মে আরো দুটি কথা আপনাদের সামনে বলবো যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর ভালোবাসা চাইতেন সব আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা মোহাম্মত যদি আপনি চান তাহলে আপনাকে কি করতে হবে রসুলের আনুগত্য করতে আল্লাহ বলছেন ইন কুম তুম তো হেব্বুন আল্লাহ আল্লাহ বলছেন সুরা আল ইমরানের মধ্যে কুল হে আপনি বলে দিন ইন কুন্তুম তোহেবুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহাব্বত করো ভালোবাসতে চাও আমার ইত্তিভা অনুসরণ করো তাহলে যে ব্যক্তি বলবেন যে আমি আল্লাহকে ভালোবাসি দিনকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি তার উচিত হবে সে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইত্তেবে অনুসরণ করে রাসুলকে পুরোপুরি মেনে নিতে হবে বলুন সাল্লাহ সাল্লাম আল্লাহ বলছেন কুল ইনকুন্তম হে বোন আল্লাহ হে নবী বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ইনকুদুম আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফেত্তাবেউনি আমার অনুসরণ করো ইহবেব আল্লাহ রাবুল ভালোবাসবেন তাহলে রসুলের ইত্তে আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা আপনি পাবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন ভাইয়াকে দুনু বেকুম এবং সমস্ত রকমের গুনাগুলি মাফ করে দিবেন সুবহান আল্লাহ চিন্তা করুন নবীকে যদি ভালোবাসেন তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন আর নবীর অনেক আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাবেন নবীকে মানলে আল্লাহর ভালোবাসা পাবেন জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবেন ওল্লাহ গফুর রাহিম তিনি হচ্ছেন গফুর অতি ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন দয়ালু তাই নবীকে ভালোবাসা নবীর আনুগত্য করাই মানে হচ্ছে যে আপনি নাজাদ পেয়ে গেছেন এই জন্য আপনি মনে রাখুন যে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করতেন আল্লাহর কাছে চাইতেন সেই দোয়া আপনাকে আমাকে করতে হবে তিনি কি চাইতেন তিনি একটা চাইতেন হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই আর যিনি তোমাকে ভালোবাসেন আমি তারও ভালোবাসা চাই রসুল্লাহ আসলাম দোয়া করতেন কি আসআলুকা হুব্বাকা হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই আল্লাহকে বলতেন আসসালাম মানে হেল তোমার কাছে চাই মানে আল্লাহর কাছে চাই তার কাছে নাবি আল্লাহর কাছে নাবি সাল্লাহ সাল্লাম কি চাইতেন আস হব্বাকা আমি তোমার কাছে তোমার মোহাব্বত চাই তোমার ভালোবাসা চাই অহব্বামাইহব্বকা আর যারা তোমাকে ভালোবাসে আমি তাদেরও ভালোবাসা চাই তাহলে মমিন মুসলিমরা আল্লাহকে ভালোবাসে যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আনুগত্য করে ইত্তেবাকা তারা আল্লাহকে ভালোবাসে তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই এবং তোমাকে যারা ভালোবাসে তাদেরও ভালোবাসা চাই আর আমি ওই আমলকে ভালোবাসতে চাই ওই আমলের ভালোবাসা চাই যে আমল তোমার ভালোবাসার কাছাকাছি আমাকে করে দিবে সোহান তার তিনটি জিনিস আছে যে আমি তোমার ভালোবাসা চাই তাহলে আল্লাহ রব আমিন ভালোবাসতে হবে রসুলাম শিখিয়ে দিয়েছেন আল্লাহকে ভালোবাসো এবং যারা আল্লাহ রবুল্লা আমিনকে ভালোবাসে তাদেরও ভালোবাসা আল্লাহর কাছে চাইবেন এবং আপনি ওই আমলকে ভালোবাসবেন যে আমল করলে আল্লাহর ভালোবাসার কাছাকাছি যেতে পারবেন এটা হচ্ছে মুসনাদ আহমদের বাইশ হাজার একশো নব্বই নম্বর হাদিস তিরমিজির তিন হাজার দুইশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের ব্যাপারে আল্লামা নাসিদিন আলবানী রহমতুল্লাহ বলেছেন হাদিসটি হচ্ছে শাহি তিনি হাদিসটিকে শাহি বলেছেন তাহলে দুয়াটি আরেকবার বলি أسألك حبك وحب يحبك وحب عمل وحب عمل يقربني إلى حبك এই মর্ম আরেকটি হাদিস পেশ করে আমি আলোচনা শেষ করব যে ব্যক্তির ভিতরে যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে কয়টি তিনটি গুণ সে ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে ইমানের স্বাদ আস্বাদন করবে ইমানের সার পেয়ে গেল সে কামিয়াব হয়ে গেল এক নম্বর হচ্ছে আল্লাহ রাবুল আলমেনকে এবং মোহাম্মদ সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসবে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহ এবং তার রাসুলকে দুই নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তিকে ভালোবাসবেন আপনি আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আল্লাহ এবং তার রাসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে দ্বিতীয় হচ্ছে যে কোনো ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য তিন নম্বর হচ্ছে যে আপনি যেমন আগুনে নিক্ষেপ হতে অপছন্দ করেন ঠিক এইরকম আপনি কুফরিতে প্রত্যাবর্তন করতে অপছন্দ করবেন তাহলে আল্লাহ এবং তার রাসুলকে সবচাইতে বেশি ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে কোনো ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তিন কুফরিতে যেতে যেমন আপনি অপছন্দ করেন যেমন আপনি আগুনে যেতে অপছন্দ করবেন এমন একটা হাদিস আপনাদের সামনে বলি হাদিসটি হচ্ছে সাহি বোখারি এবং মুসলিমের হাদিস বোখারি ষোলো নম্বর হাদিস এবং মুসলিমের তেতাল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار متفق عليه রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যেই ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে সে ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেল সে ব্যক্তি খাঁটি মমিন মুসলিম হয়ে গেল প্রথমটা হচ্ছে কি من كان الله ورسوله أحب إليه مما سواهما আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা সকল মানুষের চাইতে অধিক ভালোবাসতে হবে অর্থাৎ যার অধিক ভালোবাসা আছে আল্লাহ এবং তার রাসুলের সাথে সকল কিছুর চাইতে মন কান আল্লাহ রাসুল আহাব্বাইলেই মিম্মা সেওয়া হুমা আল্লাহ এবং রাসুলকে সে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ এবং রাসুলের ভালোবাসা অধিক ভালোবাসা তার কাছে সকল কিছুর চাইতে তাহলে সবচাইতে বেশি ভালোবাসত আল্লাহ এবং তার রাসুলকে আল্লাহ এবং তার রাসুল আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে রসুল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ এবং রাসুলের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসতে পারবে না সবচাইতে বেশি ভালো ভালোবাসা হবে আল্লাহ রাবুল আলমিনের সাথে এবং তার রাসুল মোহাম্মদ রসুল বা সাল্লা সাল্লামের সাথে রাসুল্লাহ সাল্লাম বলছেন মান কান আল্লাহ রাসুল মিম্মা আল্লাহ এবং তার রাসুল সবচাইতে অধিক ভালোবাসার পাত্র হবে ওই লোকের কাছে সকল কিছুর চাইতে তাহলে আল্লাহ এবং রাসুলকে সবচাইতে ভালোবাসবেন এটা এক নম্বর মনে রাখবেন যে আপনার ভালোবাসা সবচাইতে বেশি আল্লাহর উপরে আছে কিনা আল্লাহর ভালোবাসা যখন আপনার আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আছে আল্লাহকে আপনি ভালোবাসেন তাহলে তিনি যা কিছু বলেছেন তা আপনি আমল করবেন যা কিছু নিষেধ করেছেন বর্জন করে দেন রসুল উল্লাহ সাল্লামকে আপনি যা ভালোবাসছেন তিনি যা আদেশ করেছেন তা পরিপূর্ণ মেনে নেবেন তিনি যা নিষেধ করেছেন সব কিছু বর্জন করবেন তিনি যা সংবাদ দিয়েছেন আল্লাহর পক্ষ সব কিছু সত্য তাহলে প্রমাণ করতে পারবেন যে আপনি আল্লাহ রাবুল আলমীকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আপনি ভালোবাসেন দুই নম্বর হচ্ছে আর কোন ব্যক্তিকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসা তাহলে কোনো ব্যক্তিকে আপনি যখন ভালোবাসবেন সে আপনার মায়ের পেটের ভাই না হোক আপনার ছাত্র হতে পারে ওস্তাদ হতে পারে শায়েক হতে পারে দিনী ভাই হতে পারে তাহলে ওই দিনী ভাইকে ওই শেখকে ওই বন্ধুকে আপনি ভালোবাসেন ওইভাবে যেইভাবে আপনি মানে যেই আপনি ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো স্বার্থ আপনার থাকবে না আপনি দিনদার লোককে ভালোবাসেন আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ সন্তুষ্টির জন্য সে আপনার ছেলে নাও হতে পারে আপনার সন্তান নাও হতে পারে আপনার মায়ের পেটের ভাই নাও হতে পারে কিন্তু আপনি একজনকে ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য আর এটাই তো হওয়া উচিত যে একজন মমিন আরেকজন মমিনকে ভালোবাসবে একজন শেখ আরেকজন শেখকে ভালোবাসবে একজন দিনদার একজন দিনদারকে ভালোবাসবে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনোই স্বার্থ থাকবে না দুনিয়ার কোনো লোভ লালসা থাকবে না আপনি শেখ মাসাইককে ভালোবাসেন আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে পরীক্ষা করে দেখুন যে আপনার মধ্যে এই গুণটা আছে কি না তাহলে এক নম্বর গুণ বলেছিলাম আল্লাহ এবং রাসুল সব চাইতে বেশি ভালোবাসতে হবে দুই নম্বর গুণ বলেছিলাম যে আপনি কোনো ব্যক্তিকে ভালোবাসছেন আল্লাহ রাবুল আলমিনের সন্তোষে আল্লাহ রাজি হওয়ার জন্য তাহলে বন্ধুত্ব করতে হবে এরকম লোকের সাথে যে লোক দিনদার মোত্তাকি পরহেজগার এই জন্য একটি হাদিসে বলা হয়েছে বখার মুসলিম হাদিসে যে কেয়ামতের ময়দানে সাত প্রকার লোককে আল্লাহ রাবুল্লাহ আলসি আজিমিন স্থান দিবেন তার মধ্যে এক প্রকার হচ্ছে এই যে তামা আলাইহি তাফার রাখা আলাই ওয়ারাজুলানে এমন দুইজন ব্যক্তি রাজুলানে তাহাবাফিল্লাহ আপোষের মধ্যে মহাব্বত আছে ভালোবাসা আছে আল্লাহর সন্তুষ্টির জন্য ইজতামা আলাইহি ও তাফার রাখা আলাই আল্লাহর ভালোবাসা যে তারা একত্রিত হয় জমা হয় এবং আল্লাহ যখন ভালোবাসা নেই উভয়ের মধ্যে ছিন্ন হয়ে যায় সম্মানিত ভাই বন্ধুগণ আমার বলছিলাম যে আপনি একজনকে ভালোবাসবেন আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্টির জন্য তবে এ কথা বলা যাবে না যে আমি অমুক মেয়ের সাথে প্রেম করবো নওয়াজবিল্লা যদি কেউ বলেন আপনি অমুক মেয়েটা খুব সুন্দরী গো মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসছি আর তাকে বললেন যে তুমি কেমন আছো আমি তোমাকে ভালোবাসি এরকম প্রেম প্রীতি কিন্তু চলবে না আপনি একজনকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য সোহান এই কথাগুলো মনে রাখতে হবে কত সুন্দর কথা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে সে ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেল খাঁটি মমিন মুসলিম হয়ে গেল তাহলে ইমানদার লোককে পরীক্ষা করেন যে সেই ইমান প্রথম পরীক্ষা করবেন সেই ইমানদার আল্লাহকে ভালোবাসে কি না মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসে কিনা অর্থাৎ তার কাছে আল্লাহ এবং রাসুলের ভালোবাসা সবকিছুর চাইতে বেশি ভালোবাসা আছে কিনা দুই নম্বর ভাবে দুই নম্বর পরীক্ষায় তাকে করেন পরীক্ষা নেন দুই নম্বর এরকম যে সে কোনো ব্যক্তিকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য কিনা যদি না থাকে এরকম তাহলে ভাববেন যে না সে খাঁটি মমি মুসলিম হতে পারেনি তিন নম্বর হচ্ছে আর কুফরিতে কুফরি থেকে নাজাত পাওয়ার পরে তাতে প্রত্যাবর্তন হওয়া ওই রকম অপছন্দ করা যেই রকম আগুনে নিক্ষেপ হওয়াটাকে পছন্দ মনে করা অর্থাৎ সিরিকে বিদাতে আপনি লিপ্ত ছিলেন সিরিক বেদাতকে ছেড়ে দিয়ে আপনি তৌহিদ সুন্নতকে গ্রহণ করলেন অমুসলিম ছিলেন মুশরেক কাফের ছিলেন আল্লাহ রাবুল আলমিনের প্রতি ইমান আসলেন মুসলিম মমিন হয়ে গেলেন আল্লাহ রাবুল আপনাকে নাজাদ দিলেন তা আপনি আর কুফরিতে প্রত্যাবর্তন হতে পছন্দ করেন না যেমন একজন ব্যক্তি আগুনে নিক্ষেপ হওয়াটাকে পছন্দ করে না তাহলে কুফরিতে প্রত্যাবর্তন হওয়া ওইরকম পছন্দ করতে হবে শিরিক বেদাতে লিপ্ত ছিলেন শিরিক বেদা যখন ছেড়ে দিয়েছেন কখনোই আপনি আর শিরিক বেদাতে লিপ্ত হবেন না অপছন্দ করবেন শিরিকে বেদাতে যারা লিপ্ত আছে তাদেরকে ঘৃণা করবেন তাদেরকে শিরিক বেদাত থেকে বাঁচানোর চেষ্টা করবেন তাহলে তিন নম্বর গুণ হচ্ছে যে কুফরিতে প্রত্যাবর্তন হওয়া ওইরকমই আপনার কাছে অপছন্দনীয় যেরকম আপনি আগুনে ঝাঁপ দিতে অপছন্দ করেন সম্মানিত ভাই বন্ধুগণ আমার তাহলে বুঝতে পারলেন যে এই হাদিস থেকে যে আপনি আল্লাহ রাবুল আলমিনকে সবচেয়ে বেশি ভালোবাসবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসবেন আর আপনি কুফরিতে প্রবেশ হওয়াতে এরকম অপছন্দ করবেন যেমন আপনি জাহান নামে নিক্ষেপ হতে অপছন্দ করেন সম্মানিত ভাই বন্ধুগণ আমার সুন্দর দুটি শর্ত আপনাদের সামনে পেশ করলাম চার নম্বর শর্ত বললাম যে কালেমার প্রতি সততা থাকবে সততার সাথে বলবেন পাঁচ নম্বর হচ্ছে যে কালেমার প্রতি মহাব্বত আল্লাহর প্রতি মহাব্বত নবীর প্রতি মহাব্বত দিনের প্রতি মহাব্বত ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো বললাম আমি আপনাদের সামনে যেগুলো পেশ করলাম আল্লাহ রবুল্লাহ দোয়া করে আল্লাহ তুমি আমাদের সবাইকে এ কালেমার শর্ত অনুযায়ী আমল করার বাস্তবায়ন করার তৌফিক দান করো হিয়া রাব্বুল আলমিন তুমি আমাদেরকে কালেমার প্রতি আমল করার শর্ত অনুযায়ী আমল করার তফিক দান করো জীবনের গুণাগুলিকে মাফ করো হে আল্লাহ আমাদেরকে এইভাবে তোমার দিন শিখার তফিক দান করো সকলে বলুন আল্লাহ আমিন আবারও বলি যে আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন ঢাকা ইসলামিক সেন্টার বাংলা এই পেজ ফেসবুকে আপনি সার্চ দেবেন আর লিখবেন ফেসবুকে রাকা ইসলামিক সেন্টার যখনই পেয়ে যাবেন রাকা ইসলামিক সেন্টার বাংলা এই পেজে লাইক করবেন লাইক করলে আপনি আমাদের বক্তব্যগুলো পাবেন দার্স পাবেন দিনে শিক্ষা অর্জন করতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে এভাবে সবাইকে দিন শেখার তফি দান করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের জীবনে গুণাগুলিকে মাফ করেন তফিদের উপরে অটল অটল রাখেন ইমানের সাথে রাখেন আল্লাহ আমিন শিল্প বিদার থেকে আমাদেরকে পিছিয়ে থাকার তফি দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু